আমার প্রেমের সমতুল্য এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের ছল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল Redeeming. জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য জানি ঈশ্বর আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল বৃথা গেলে হয় যে পূর্ণ তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য আছে মসজিদ আছে গির্জা সে গেলে হয় যে পূর্ণ তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য তীরে ঘুরবো আমি আমার প্রেমে যতই প্রেমের ছয়